আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আপনারা জানেন যে ইতিমধ্যে আমি কয়েকটা ভিডিও আপলোড করেছি তো এই ভিডিওটা আপলোড করবো এই কারণে যে কিভাবে অন্য চ্যানেলের ক্যাটাগরি বাইর করবেন তো আজকে দেখব আমরা কিভাবে আপনার এখন যে এই ছবিগুলো দেখতেছেন এই ছবিগুলোর চ্যানেল ধরেন এই চ্যানেলগুলোর কিভাবে ক্যাটাগরি বাইর করবেন তো ধরেন আমি তহিদ আফ্রিদির চ্যানেলের ক্যাটাগরি বাইর করব তার জন্য আমি চলে যাব ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আসার পর আমরা সার্চ বারে ক্লিক করব তারপর এখানে আসার পর আমরা লিখব সোশ্যাল ব্লেডি লেখার পর তারপরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটটাতে ক্লিক করবেন দেন তারপর ওয়েবসাইটের ভিতরে আসার পর এর ঠিক এরকম দেখাবে তো কর্নারে দেখতে পারতেছেন এখানে সার্চ বারের একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন দেন আপনার পছন্দের চ্যানেলের ক্যাটাগরিটা সার্চ করবেন তো ধরেন আমি এখানে লিখব তহিদ আফ্রিদি দেন লেখার পর এখানে কর্নারের সার্চে ক্লিক করব ক্লিক করার পর চলে আসছে তহিদ আফ্রিদির চ্যানেল ধরেন আপনার পছন্দের চ্যানেল যে কোনো একটা চ্যানেল তো ওই চ্যানেলের নামটি এখানে লিখে সার্চ করবেন যদি ওইটাতে মনিটাইজেশন থাকে বা না থাকে তারপরে আপনার সামনে আসবে তা কীভাবে আসবে তাও আমি দেখাবো তো ধরেন তৈদ আফ্রিদির চ্যানেলে আসার পর তার চ্যানেলের ক্যাটাগরি কি এখান থেকে আমরা দেখতে পারতেছি আপলোড ভিডিও একশো সাতাশি সাবস্ক্রাইব ফাইভ মিলিয়নের মতো ভিডিওর ভিউজ অ্যাভারেজ ভিউ হচ্ছে এত তারপর এখানে দেখতে পারতেছেন ক্যাটাগরি টাইপ তারপর এখানে নিচে দেখতে পারতেছেন এন্টারটেনমেন্ট তারপরে এখানে দেখাচ্ছে যে কত সালে চ্যানেলটা খুলছে তো তার তো তহিদ আফ্রিদির মাসে কত টাকা ইনকাম হয় এখানে দেখাচ্ছে পাঁচ হাজার দুইশো ডলার থেকে তিরিশ তিরাশি হাজার ডলার পর্যন্ত এবং কি লাস্ট এক বছরে এত ডলার ইনকাম হয়েছে তারপর এখান থেকে আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন ধরেন এখান থেকে লাইভ সাবস্ক্রাইব কাউন্টে ক্লিক করব তো দেখতে পারতেছেন এখানে দেখাচ্ছে যদি সাবস্ক্রাইব আসে তাহলে দেখাবে সাবস্ক্রাইব আসতেছে তারপর নামতেছে তো দেন আমরা এখান থেকে বাইরে আসবো এখান থেকে একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে নিচে লেখা আছে কি এখানে ভিডিও ভিউজ তারপর ভিডিও সাবস্ক্রাইব কিভাবে আসছে তো দেন এগুলা দেখতে পারবেন এবং কি ক্লিক করলে বুঝতে পারবেন কোন সময় কত ভিউজ এসেছে তো আমরা মনিটাইজেশন ছাড়া একটা চ্যানেল সার্চ করবো তাই আমরা আবার এই জায়গায় চলে আসব এখানে আসার পর আমরা লিখব Jasim first live Jasim first live এটা লেখার পর তারপর আমরা এখানে সার্চ করব তো এই চ্যানেলে কোনো মনিটাইজেশন নাই আপলোড একচল্লিশটা ভিডিও এবং কি চৌষট্টিটা সাবস্ক্রাইব যেহেতু এই নামে আর কোনো চ্যানেল নেই যদি থাকে তাহলে আসবে তারপর ওখানে ক্লিক করে নিয়ে আসবে তারপর এখানে দেখতে পারতেছেন আপলোড একচল্লিশটা ভিডিও এবং কি সাবস্ক্রাইব চৌষট্টি তারপরে ভিডিওর ভিউজ হচ্ছে পঁচিশ হাজার একশো আটচল্লিশ তারপর এখানে ক্যাটাগরি টাইপটা দেখাচ্ছে না জানি না কেন দেখাচ্ছে না দেন এখান থেকে তার কোনো ইনকাম নাই যেহেতু এটাতে কোনো মনিটাইজেশনে নাই তো আমরা ব্যাগে চলে আসবো আমরা এখানে লিখবো আবার অন্য একটা চ্যানেল সার্চ করে দেখি সাবিন টেক দেন আমরা সার্চ করবো এখানে তারপর এখানে আসার পর দেখতে পারতেছেন সাবিন টেক তখন সাবিন টেকের ক্যাটাগরি টেক দেন সব কিছু এখানে দেখতে পারতেছেন তো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আরও নতুন নতুন আপডেট এমনকি ইউটিউব রিলেটেড ভিডিও পেতে তো সবাইকে ধন্যবাদ